Knock, knock. Homie, what's up, fool? <laughs> You scared me, man. Come on. দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংকেরই লোক এই সব ম্যান তো বুড়ি ফাঁসা দিন কিন্তু কইলাম সব কিছু কিন্তু কন্ট্রোলে জলদি কাজ শেষ করতে হইব বুঝছস ম্যানেজারে ধরলেই কাম হয়ে যাইব ম্যানেজার ম্যানেজার ম্যাম এই যে ম্যানেজার দেখেন ভাইরা আপনারা যদি আমার কথাটা একটু শুনতেন তো ফ্যামিলিতে কেউ নাই নাকি হ্যাঁ ব্যাংকের লিগা এত দৌড়ত কেন শোন বেড়া যান বাঁচানো হইতেছে ফরজ কোটটা তাড়াতাড়ি বল দুঃখিত ভাই আমি এটা বলতে পারবো না ভাই ফিঙ্গার সিস্টেম আছে দেখা যায় তাইলে তো হইলই Huh. Oh. Access granted. কি রে এখানে তো দেখি আরেক লক পাসওয়ার্ড কত ভাই এখানে তো লেখা ইমানের স্তম্ভ কি কি এত সোজা পাসওয়ার্ড দিয়ে রাখছে হ্যাঁ? আরে এটা তো বেটা খুবই ইজি দেখ কলেমা নামাজ রোজা হজ জাকাত ছোটবেলায় পড়ছিলাম Access denied. খুলতেছে না তো ভাই কলেমা নামাজ রোজা হজ জাকাত Access denied. কলেমা নামাজ রোজা হজ জাকাত Access denied. কি খুলতে পারলেন না তো বেড়া তবু মেশিনে সমস্যা বুঝছস এতবার উত্তর দিল তাও খুলল না সমস্যাটা মেশিনে না ভাই সমস্যাটা আপনাদের মানে জানতে চাওয়া হচ্ছে ইমানের স্তম্ভ আর আপনারা বলতেছেন ইসলামের স্তম্ভ আল্লাহর উপর বিশ্বাস আখিরাতের উপর বিশ্বাস ফেরেস্তাদের উপর বিশ্বাস নবী ও রাসুলগণের উপর বিশ্বাস আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস এবং তকদিরের উপর বিশ্বাস এই ছয়টা হচ্ছে ইমানের স্তম্ভ ওই বেটা ওই হজুরের লেখতে শোনার তো টাইম আছে তারা তুই টাকা ব্যাগে বর কি রে কি হইল জলদি কর এখানে লেখা আছে রিজিকের মালিক মহান আল্লাহ এবং তা প্রত্যেকের জন্য নির্ধারিত চাইলে হালালভাবেও উপার্জন করতে পারেন আবার হারামভাবেও আপনি কোন পথ বেছে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতহ আমার হয় না জেনে না বুঝে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত ভুল করি স্পেশালি যারা চাকরিজীবী আছেন স্টুডেন্ট আছেন কিংবা ব্যবসায়ী আছেন এই তিন শ্রেণীর বিভিন্ন ভাই ও বোনরা কিন্তু বিভিন্ন রকম ব্যাংকিং কাজকর্ম করে থাকেন টাকা তোলা টাকা জমা রাখা ইভেন একদম ছোট থেকে বড় বিভিন্ন রকম ব্যাংকিং ট্রানজ্যাকশনাল কাজগুলো কিন্তু আমরা করে থাকি বাট এখন কি আমরা কি একটু চিন্তা করে দেখছি যে এই কাজগুলো যে আমরা করতেছি এটা কি ইসলামিক শরিয়া ভিত্তিক বা আপনার যে গাইডলাইনটা ইসলামে বলা আছে সেটা অনুযায়ী হচ্ছে কিনা টাকা কামাইতে কখনো কিন্তু ইসলাম না করে নাই বাট এই ট্রানজ্যাকশনগুলো করার ক্ষেত্রে যে ইসলামিক শরিয়া ভিত্তিক গাইডলাইনগুলো আমাদের মানা উচিত সেগুলোকে আমরা সবাই মানতেছি মেবি ওর মেবি না বাট এই বিষয়গুলোকে খুব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সুন্দর একটা ব্রেকডাউন করে আপনার জন্য একটা কোর্স আসছে যেটার নাম হচ্ছে আই ব্যাংকার সো এই কোর্সটা আপনারা কিন্তু ইজিলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে করে ফেলতে পারেন ইন্টারন্যাশনালি প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ এই কোর্সটা অলরেডি করেছে এবং তারা এই কোর্সের যে প্রফিট এবং বেনিফিটগুলো এভরিডে তাদের লাইফে টের পাচ্ছে এই কোর্সটা করলে কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন সবচাইতে আপডেটেড ইসলামিক ফাইন্যান্সের নলেজ থাকার জন্য আপনি কিন্তু চাকরি ক্ষেত্রেও সবার থেকে এগিয়ে থাকবেন সো আপনি একদম কমফোর্টেবলি আপনার বাসায় বসে রিল্যাক্সে যদি কোর্সে করতে চান তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কোর্সে এখনই চলে যেতে পারেন ওখানে ডিটেলে সব কিছু বলা আছে আর রেজিস্ট্রেশনের সময় যদি আপনার এই কোডটা বিদ্যাপীঠ ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন instant five percent discount so দেরি কিসের আমার মনে হয় ইন্টারন্যাশনালি সার্টিফিকেশন করার মতো এই সুযোগটা কারোরই মিস করা উচিত না এবং প্রত্যেকেরই এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ব্যাঙ্কিংয়ের যত ধরনের ইনফরমেশন সরিয়া ভিত্তিক গাইডলাইন জানার প্রয়োজন তারা কিন্তু এই কোর্সটা করে অনেক ভালোভাবে উপকৃত হবেন thank you everyone for watching ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন আসসালামু আলাইকুম